যে বাবু এখানে দাঁড়িয়ে পড়লেন হয়ে গেল এবার রাউন্ড অ্যান্ড রাউন্ড দি পার্কটা ফাইনালি চলে এসেছি পাগলিগঞ্জে অনেকবার বলার পর hello everyone welcome back to my channel Miss Moni আর আমি মনি আজকে চলেছি বেশ কয়েকদিন বাদে আবার ঘুরু ঘুরু করতে আর আজকের ওয়েদারটা না খুব খুব খুব সুন্দর কারণ আজকে সকালে বৃষ্টি হয়েছে আর খুব ভালো লাগছে সেই কারণে আজকে সেই আবার সেই জায়গায় যাচ্ছি মানে পাগলিগঞ্জের ব্রিজে যাচ্ছি তো চলো এই যে বাবু এখানে দাঁড়িয়ে পড়লেন কেননা দুপুরবেলা বেরিয়েছে এখন দুপুর কোথায় বাজে সাড়ে তিনটা এই দুপুর কোথায় সাড়ে তিনটা বাজে তো প্রচণ্ড রোদ্রু সেখানে সেই জন্য এখন যাবে না এখান থেকে যেতে কিন্তু অনেকটা সময় লাগবে তবু এখান থেকে নাকি যাবে না ভাবা যায় ওনার মতে নাকি এখন ব্যাক করে বেলতলা পার্কে যাওয়া দরকার বেলতলা পার্ক থেকে বেরিয়ে তারপর আবার সেখানে যাবে সেখানে যাওয়ার উদ্দেশ্যটা বলে দেবো ওখানে গিয়ে ঠিক আছে এখন বলবো না কিন্তু সত্যি কথা বলতে না আমার একদমই যেতে ইচ্ছা করছে না এখন বেলতলা পার্কে কিন্তু কে শোনে কার কথা সেই দু কিলোমিটার চলে গেছিলাম বেলতলা পার্ক থেকে দু কিলোমিটার দূরে চলে গেছিলাম কিন্তু ওখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলো আর তার জন্য আমাকে ঘুষ খাইয়েছে ঘুষটা হচ্ছে আইসক্রিম পার্কে এত পরিমাণে ভিড় না মনে হচ্ছে যেন সরস্বতী পুজো লেগেছে কিন্তু আসলে সরস্বতী পুজো না আজকে ঈদ ঈদের জন্য প্রচুর লোকজন এসেছে পার্কে ঘুরতে অনেক বাচ্চারা এসছে তাদের ফ্যামিলি নিয়ে এসছে ভালো লাগছে পার্কটা ভরা ভরা দেখে কিন্তু কোথায় ঘুরবো প্রচণ্ড এখানেও রোদ বসারও কোনো জায়গা নেই সেজন্য কোথায় বসে আছি দেখো এখানে কিছুক্ষণ বসি তারপর পার্কটা রাউন্ড আর রাউন্ড ঘুরবো তারপর পেরিয়ে যাবো পাগলিগঞ্জে ফাইনালি বসার একটা ভালো জায়গা পেয়েছি বাবা দেখতে পাচ্ছ ছবি তোলার জায়গা করা আছে একটা ওইখানে আমরা বসেছিলাম আর এইখানে যে একটু বসলাম বসেও শান্তি নেই কারণ কি এইখানে রোদ প্রচণ্ড ওইখানে অনেক ভালো ছিলাম মাটিতে বসে একটু কিছুক্ষণ বাদে ওইখানে গিয়ে ছবি তুলবো ভালো জায়গা হয়ে গেল এবার রাউন্ড অ্যান্ড রাউন্ড দিই পার্কটা ঘুরে ঘুরে করি তারপর আশা করি পাগলিগঞ্জে যাওয়া হবে চলো ঘুরে ঘুরে করি জায়গাটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে কারণ এই জায়গাটা না মানে এখানটায় ভীষণ পরিষ্কার একটা জায়গা হ্যাঁ, গাছপালা আছে সাইডে সাইডে কিন্তু এই ফ্লোরটা খুব সুন্দর আর এখানে যখন লাইটের এফেক্টটা আসে না তখন তো আরও ভালো লাগে আর দেখো কত ফুলের গাছ আছে এখানে বেশ সুন্দর একটা গন্ধও আছে ওই যে বকুল গাছ গোলাপ গাছ এই যে এটাকে কি গাছ যেন বলে এই জিনিস এসেছি পাগলিগঞ্জে অনেকবার বলার পর আর এখন দেখতে পাচ্ছ কোথায় আছি পাগলিগঞ্জ ব্রিজের নিচে এখানে আসার রিজনটা বলে দিচ্ছি আমরা ঘুরেছিলাম ওইখানে দেখতে পাচ্ছ না ওই বালিয়াড়ি দিকে ওদিকটা গেছিলাম আর এ পাশটায় আসিনি আর ভেবেছিলাম যে বৃষ্টি হয়েছিল যেহেতু সকালে আর আগের দিনও বৃষ্টি হয়েছিল তো ভাবলাম যে হয়তো একটু জলে ভরে টরে গেছে কিন্তু অতটাও বেশি জলে ভরে যায়নি তবুও ভালো লাগছে আর এই জায়গাটা না ভালো লাগে ভীষণ শান্ত মানে <laughs> ভীষণ শান্তির একটা পরিবেশ না সেই জন্য খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ বাইরে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে এখানে আসলে চলো একটু এখানে হাঁটাহাঁটি করি ঘোরঘুরো করি ছবি টবি তুলি তারপর এখানে সন্ধে অবধি থাকবো কারণ এখানে লাইটসটাও খুব ভালো আসে আজকে আরও একবার সেই পাগলিগঞ্জ ব্রিজের নিচে বালিয়াড়ির মধ্যে ঘুরে ঘুরে ব্রিজ <laughs> না বালি কিন্তু কি করব এখানে বলো নৌকাতে যাব নৌকার কাছে যাব না ওইখানে আছে অনেকে ছবি তুলছে এখানে কি ঘুরবো এরকমভাবে <laughs> কিন্তু কতক্ষণ ঘুরবো মাথা ঘুরে পড়ে যাবো তো আচ্ছা তো অনেক ঘোরাঘুরি করলাম পাগলিগঞ্জ তারপর বালুরঘাটের বেলতলা পার্ক আর অনেকটা দূরের জার্নি কারণ আমাদের ত্রিমোহিনী থেকে বালুরঘাটের রাস্তা সতেরো কিলোমিটার তারপর বালুরঘাট থেকে পাগলিগঞ্জ আই থিঙ্ক পাঁচ ছ কিলোমিটার হবে হয়তো সঠিক জানি না তো যাকে প্রচুর ঘোরাঘুরি করেছি আর এখন প্রায় সন্ধে হয়ে এলো আর এখন বাড়ি ফেরার পালা আর দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে মানে সামনের দিকে বলতে যেদিক দিয়ে নেমেছিলাম কারণ রাস্তাটা বেশ উঁচু না আর আমরা আছি অনেকটা নিচুতে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেদিকে যেদিক দিয়ে নেমেছিলাম ওপরে বাইকটা রাখা আছে মেবি এখন বাড়ি ফিরবো না আর কিছুক্ষণ একটু ব্রিজে বসবো বসে কয়েকটা ছবি তুলবো টাইম স্পেন্ড করব দেন বাড়ি ফিরবো বাড়ি ফেরারটা দেখাতে পারবো না কারণ বাইক চালাতে চালাতে এরকমভাবে ভিডিও করা সম্ভব হয় না যদি বাই চান্স হাত থেকে ফোনটা পড়ে যায় তো কী হবে তো ওকে বাই এখন ওপরে ওঠার পালা না আর আজকে না কথা বলতে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে সারাটা দিন উপোস করে আছি সেই কারণে তো চলো এখন বাড়ি ফেরা যাক দেখা হবে পরের ব্লগে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব খুব হাসি খুশি থেকো তো তারা আর আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর যারা আমার ভিডিওটা দেখছো তার অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে আর আমার ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে বাই দেখা হচ্ছে পরের ব্লগে